আসসালামু আলাইকুম আমি মনিরুল ইসলাম আছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা আজকে আমি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা ভোটার আইডি সংশোধন করতে আমাদের কি কি কাগজপত্রে প্রয়োজন হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তীতে সকল আপডেট আপনি পেতে পারেন পেতে পারেন তো বন্ধুরা প্রথমে আমি ওয়ার্ড লিখে রাখছি আমি ওয়ার্ড চলে যাব যাওয়ার পরে এখানে দেখেন ভোটার আইডি সংশোধন ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে বয়সের ক্ষেত্রে আপনি যদি শুধু বয়স চেঞ্জ করতে চান তখন কোড অ্যাফিডেভিট লাগবে কোড অ্যাফিডেভিট এবং কোড অ্যাফিডেভিট অবশ্যই করা লাগবে তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি দেওয়া লাগবে আর আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ফটোকপি না থাকে তাহলে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পাসপোর্টের ফটোকপি আর আপনি যদি পড়ালেখা না করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন ফটোকপি দিতে হবে অবশ্যই তারপর আপনি জন্ম নিবন্ধন অনলাইন কপি অবশ্যই অবশ্যই দিতে হবে পিতা মাথার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে ভাই বোনের আইডি কার্ডের ফটোকপি আপনার যে কোনো যে কয়জন ভাই বোন আছে সকলে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে তারপর আপনার ওয়ারের সনদ দিতে হবে আপনার ফিতা বা ফিতা যে জায়গা জমি আছে তার একটা ওয়ারের সনদ এটা আপনি ইউনিয়ন থেকে পাবেন অথবা আপনি যদি উপজেলা হয়ে থাকেন উপজেলা কাউন্সিলর থেকে পাবেন আর নাগরিক সনদ নাগরিক সনদ আপনি ইউনিয়ন অথবা উপজেলা হয়ে থাকলে উপজেলা কাউন্সিলর থেকে পাবেন বাড়ির খতিয়ান আপনার যে বাড়ি আছে বাড়ির খতিয়ান বা দলিলের ফটোকপি আপনার সাথে সংযুক্ত করতে হবে সংযুক্ত করে সাবমিট দিতে হবে এটা একটা বয়সের ক্ষেত্রে আর নিজের নামের ক্ষেত্রে যদি আপনার শুধু আপনার নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি জনসংখ্যা না থাকে আপনার পাসপোর্ট দেওয়া আবেদন যদি পাসপোর্ট প্রবাসী হয়ে থাকেন তাহলে পাসপোর্টের ফটোকপি আর যদি আপনার চিকিৎসা যোগ্যতা না থাকে তাহলে অনলাইন জন্ম নিবন্ধনে ফটোকপি আপনি দিতে হবে অনলাইন নিবন্ধন অবশ্যই অবশ্যই দিতে হবে নাগরিক সনদ দিতে হবে আপনার এই ডকুমেন্টগুলো দিতে হবে নিজের নামের ক্ষেত্রে আর সেক্ষেত্রে আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আপনার কোর্ট অ্যাফিডেভিট অবশ্যই প্রয়োজন হবে আর পিতা মাতার নাম ক্ষেত্রে আপনি কোর্ট অ্যাফিডেভিট যদি কোনো সার্টিফিকেট না থাকে তাহলে কোড অ্যাফিডেভিট অবশ্যই লাগবে অবশ্যই কোড অ্যাফিডেভিট করার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দিতে হবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিবেন আর ভিসা থাকলে ভিসার ফটোকপি দিবেন আর যদি আপনি কোনো পড়ালেখা না করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিবেন আর আপনারা যারা পড়ালেখা করছেন বা প্রবাসী আছেন তারা তাদেরও আপনি জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই দিতে হবে তবে অনলাইন থাকতে হবে জন্ম নিবন্ধন এবং পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি আপনি পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে হবে যদি পিতা মাতার নামে কোনো পরিবর্তন আনতে চান তারপর অন্যান্য তথ্য যেমন ব্লাড গ্রুপ যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার রক্ত গ্রুপের কাগজটা শুধু দিলে হবে আর কিছু লাগবে না আর সকল তথ্যের ক্ষেত্রে আপনার কোড অ্যাফিডেভিট লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে বিদেশি প্রবাসী থাকলে পাসপোর্টের ফটোকপি লাগবে আর যদি আপনি পড়ালেখা না করেন তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি লাগবে আর অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন কপি সবার ক্ষেত্রেই লাগবে সবারই দিতে হবে তবে অনলাইন থাকতে হবে পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি ভাই বোনের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে ওয়ারের সনদ দিতে হবে নাগরের সনদ দিতে হবে বাড়ির খতিয়ান বা দলিলের ফটোকপি দিতে হবে এবং রক্তের গ্রুপের রক্ত গ্রুপ দিতে হবে এটা হলো অন্য অন্য তথ্যের ক্ষেত্রে এটা অন্য অন্য তথ্যের ক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে হবে আর সেক্ষেত্রে আপনি যদি আপনি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার কারেন্ট বিলের কাগজ লাগবে এবং কারেন্ট বিলের কাগজ এবং আপনার চেয়ারম্যানের একটা প্রত্যয়নপত্র লাগবে এবং ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত টাকা আমাদের ফি যাবে কি সংশোধন করতে কত টাকা লাগবে আপনি যদি এনআইডির তথ্য সংশোধন করেন এনআইডির তথ্য সংশোধন করতে হলে আপনার দুশো টাকা যাবে যেমন আপনার নাম সংশোধন করলেন অথবা আপনি পিতার নাম মাথার নাম সংশোধন করলেন সেক্ষেত্রে দুশো টাকা যাবে অন্য অন্য তথ্য সংশোধন যেমন আপনি একসময় অনেকগুলো করলেন নাম করলেন পিতার নাম করলেন মাথার নাম করলেন শুধু অন্যান্য তথ্য যেমন আপনার স্থায়ী ঠিকানা এগুলা করলেন এটার জন্য আপনার একশো পনেরো টাকা যাবে আদার ইনফো কারেকশন ঠিক আছে একশো পনেরো টাকা যাবে এবং উভয় তথ্য সংশোধন করা আপনার অনেকগুলো তথ্য সংশোধন করলেন সেক্ষেত্রে আপনি ইনফো কারেকশন আপনার দিয়া তিনশো পঁয়তাল্লিশ টাকা কেটে নেবে আর রিইস্যু ঠিক আছে আপনি যদি কোনো কার্ডটা হারিয়ে যায় এটা পাওয়ার জন্য আপনি তিনশো পঁয়তাল্লিশ টাকা কেটে নেবে আর রিইস্যু জরুরি আপনি যদি জরুরিভাবে পেতে পারেন পেতে চান তাহলে আপনার পাঁচশো সত্তর টাকা পঁচাত্তর টাকা পাঁচশো পঁচাত্তর টাকা কেটে নেবে আপনি এটা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে আপনি দিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন আর আপনাদের সাপোর্টই আমি আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ